মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করে এবং ঈদের পরবি আদায় করে এরকম আছে না নাই ঈদের দিন দাদার পা ধরে বাবার পা ধরে সালাম করে বিভিন্ন আঙ্কেলের পা ধরে সালাম করে মেয়েরাও করে ছেলেরাও করে আশা একটাই ঈদের পরবি পাবে হাদিয়া পাবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে পায়ের ছুঁয়ে সালাম করে ঈদের পরবি নেওয়া is it permissible or not জায়েজ আছে না নাই এটা জানার দরকার আছে না নাই জানতে হবে যে পা ছুঁয়ে সালাম করে ঈদের পরবি নেওয়া এটা কতটুকু পারমিসিবল কতটুকু জায়েজ এক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে যে হোয়াট ইজ সালাম what is the definition of সালাম এটা আপনাকে আগে জানতে হবে সালাম কাকে বলা হয় কোরআনে এসেছে ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা কোরআনে এসেছে যখন তোমাকে কেউ সালাম দিবে তুমি সালামের উত্তর প্রদান করো সে তোমাকে সালাম দিয়েছে এটার উত্তর তুমি প্রদান করো অথবা সে যে সালাম দিয়েছে তার চাইতে অধিক উত্তম করে আরও সুন্দর করে তাকে সালাম দাও এটা হচ্ছে কোরআনের শিক্ষা সুবানাল্লাহ পড়েন সালামের পরিবর্তে সালাম দাও অথবা তার চাইতে উত্তম উত্তম পন্থায় সালাম দাও এটা কোরআন আয়াতের তর্জমা এখন এই যে আমরা ঈদের পূর্বে সকলে দেখা যায় অনেক যুবকরা অনেক মেয়েরা দাদার পা ধরে আঙ্কেলের পা ধরে অনেক ময় মুরব্বীর পা ধরে সালাম দিয়ে যে ঈদের পরবি নেয় এটা আসলে ইসলামের পরিভাষায় কোনো সালামই না ইসলামের পরিভাষা সালাম এটাকে বলা হয় না যে আপনি মানুষের পায়ে পড়ে যাবেন এবং পায়ে পড়ে সালাম করবেন এটা ইসলামের পরিভাষায় বা শরীয়তের পরিভাষায় এটাকে সালামই বলা হয় না এখন যেটা আমাদের সমাজে প্রচলিত এটা শুধু সমাজ থেকে এসেছে কোরআন এবং সুন্নাহা দ্বারা পায়ে হাত দিয়ে সালাম করা জায়েজ হতে পারে এটা অনুচিত কাজ এটা জায়েজ হতে পারে না তবে হ্যাঁ একটি বিষয় মনে রাখবেন আমরা যে মাথাটা নত করি এটা শুধুমাত্র নত করি একজনের সামনে তিনি কে বলেন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহর সামনে আমরা মাথা নত করি আর কারোর সামনে মাথা নত আমরা করি না কিন্তু যখন আপনি পা ছুঁয়ে সালাম করছেন তখন দেখা যায় যে আমাদের মাথাটা মাখলুকের সামনে নত হচ্ছে মাখলুকের পায়ের সামনে নত হচ্ছে এটা আমি সরাসরি শিরিক বলবো না তবে এটা শিরিকের সঙ্গে সাদৃশ্য রাখে আর শিরিকের সঙ্গে সাদৃশ্য হতে পারে তাওহিদের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ মুসলমান ঘরের সন্তান কখনো করতে পারে এটা কখনো সে করতে পারে না এর জন্য বোঝা গেল পা ছুঁয়ে সালাম করা এটি এটি যদিও বা শিরিক নয় তবে এটা শিরিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এজন্য ঈদ আসলে লোভে পড়ে কোনো মুরব্বীর পা ধরে সালাম করে ঈদ পরবি নেওয়া সঠিক কাজ হতে পারে তবে এই ক্ষেত্রে আমি মুরব্বীদের কাছে একটি মেসেজ ড্রপ করতে চাই একটি মেসেজ পৌঁছাতে চাই সেটি হচ্ছে এই যে অনেক মুরব্বী তথা কথিত মুরব্বী আছে এরকম যারা বলে যে আমার পা ধরে সালাম না করলে আমি পরবি দিবই না তখন দেখা যায় অনেক যুবক বাধ্য হয়ে পা ধরে সালাম করে তাহলে মুরব্বীদের জন্য এটা কখনো উচিত কাজ হতে পারে তাহলে বোঝা গেল আমাদের মাথা কোনো মখলুকের সামনে কোনো সৃষ্টির সামনে অত হবে না আমাদের মাথা শুধুমাত্র নত হবে আমাদের স্রষ্টার কাছে চিল্লায় বলেন তিনি কে আল্লাহর সামনে অত হবে আল্লাহ আমাদেরকে এইটি বোঝার এবং মানার তৌফিক দান করুক সকলেই পড়েন আমিন